অনুরোধ করবো এই কর্মশালায় পরবর্তী ডিগ্রি ডক্টর সেটা ঢাকাতে বিআরটিএ চেয়ারম্যান মহোদয় আছেন অনেক বিআরটিসি একটা জানি সেটা হচ্ছে কর্পোরেশন আমি প্রত্যেকের কাছ থেকে বক্তব্য এবং মতামত আশা করব এবং যে পয়েন্টসগুলো আছে এগুলো আমরা বিতরণ করে দেবো আমাদের মধ্যে সমাজের বিষয়ে আমাদের কি কি শাস্তি এবং কি ক্ষেত্রে তিন মিনিটের মধ্যে দেরি হয়েছে এই জন্য তিন মিনিটের জন্য দুঃখ প্রকাশ করতেই হবে রাস্তায় গাড়ি কোন দিক থেকে চলবে সেটা জানতে পারি এবং আমরা তাদের জন্য যেমন স্কুল কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা আমরা আমাদেরকে কিছুটা হলেও সার্থক বলে মনে করতে পারি আমার সাথে নেতৃবৃন্দ শিক্ষকবৃন্দ সাংবাদিকবৃন্দ সকলকে সুন্দর নিরাপদ সড়ক পাই এই হচ্ছে আমাদের পরবর্তী কার্যক্রমের বাস্তবায়ন